জোনাকি জলে আর ভেজা রাত পাখি আধারে ঢেকে যা প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগের কি আশা জাগে রে তারারা কি আশা স্বপ্নেরই দেশেতে চলো যা রত্নমে দু চোখে ঘুম ঝরা লাল পরি নীল পরীর কল্পনা দু চোখে ঘুম ঝরা লাল পরি নীল পরি কল্পনা স্বপ্নের দেশেতে চলো যায় একসাথে যেখানে চাঁদ গান শোনা রাত নামে দু চোখে আছি আধারে ঢেকে যা প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারা কি আশা জাগে রে তারা কি আশা স্বপ্নেরই দেশেতে চলো যা না সে আশায় দিন আমার কেটে যা যে কবে ফুল ভয়

স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে যেখানে চাঁদমামা গান শোনা রত্নমে দু চোখে ঘুম যারা লাল পরি কল্পনা স্বপ্নেরই দেশেতে চলো যায় একসাথে যেখানে চাঁদমামা গান শোনায় রাত নামে দু চোখে ঘুম জরা লাল পরি নীল পরি কল্পনা